বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যেখানে আমি আর আমার ভাই দুজনে চাউমিন চিকেন লেগ পিস আমরা দুজনে খাবো আর এটা খাবো আমরা বিনা হাত দিয়ে চ্যালেঞ্জটা ওখানে যে আমরা হাত ইউজ করব না আর মেন যেটা সেটা হচ্ছে যে এই চ্যালেঞ্জটাতে হারবে তাকে গোটা একটা লঙ্কা খেতে হবে তো আমি তো ভাই লঙ্কা খেতে পাই না তাও ট্রাই করবো ওকে হারানোর দেখি কতটা পারি তো আমি সময়টাকে আর নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করছি চলো নাকি শেষ বন্ধুরা ওর এখনো অনেকটা বাকি এবার চিকেন লেগ পিস খাবো ও হেরেছে ওর জন্য লঙ্কা আমি বাঁচবো সবচেয়ে ঝাল লঙ্কা খা দেখ কেমন লাগে পুরোটা খাবি বেচারা খেলে গেছে একটু খাবার দিয়ে দিই আবার কিনা আমি হেরে গেছি আমি আর হাত লাগাবো চিকেন লেগ পিস লঙ্কাটা খা তুমি কিন্তু লঙ্কাটা শুধু শুধু খেতে হবে হ্যাঁ? হ্যাঁ। তুই বোঝামিল করেছিস এই লঙ্কাটা শুধু শুধু খাবি ও মাই গড লঙ্কা দলি না মুখটা শেষ কর তারপর লঙ্কাটা খা আমি লঙ্কা খেতে পারি কিন্তু কাঁচা লঙ্কা শুধু মুখে খাওয়া বাবা ছেড়ে দে বাবা সরি অডিয়েন্স সরি আমি লঙ্কা খেতে পারবো না বাবা ক্ষমা করে দেবেন জনগণ আমার চোখের মধ্যে না আমি তার দেখছি হ্যাঁ আমি আমার ভিডিওটা শেষ করার আগে বলতে চাই যে এরপরে ভিডিও আরো এক্সাইটিং ভিডিও আনবো আপনাদের জন্য শুধু আপনারা কমেন্টে লিখবেন যে আমি এরপরে কি নিয়ে ভিডিও করতে পারি নমস্কার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার করতেও ভুলবেন না